মাঝেও কিছু সুমাইয়ার মতো নারী আছে না নাই এর মাঝেও কিছু খাদিজার মতো নারী আছে না নাই ইন্ডিয়ার কর্ণাটকে কর্ণাটকে ইন্ডিয়াতে যখন ইন্ডিয়াতে যখন হেজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে ঠিক সেই সময় ঠিক সেই হাজার পুরুষের জয় শ্রীনামের মাঝখানে একজন মহিলা একজন নারায় তেকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর মহত্ব প্রকাশ করছে এরকম সময় বর্তমান বর্তমান দুনিয়া তো আছে না নাই দুনিয়া তো আছে আমরা সেই বনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বিনম্র শ্রদ্ধা জানাই যে বনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে কর্ণাটকের হাজার হাজার হাজার হাজার অন্নপন্থী অন্নপন্থী হিন্দু লোকের সামনে লোকের জয় শ্রীরামের সামনে সে নারায় তেকবীর স্লোগান দিয়ে বুঝা দিচ্ছে আমি একজন মুসলিম নারী আমার প্রভু আমার আল্লাহ সম্মানিত ভাই সম্মানিত ভাই ইমান টিকে রাখতে হবে কচি মাছ চিনি তো আমরা কচি মাছ এলাকে কি মাছ বলে জানি জানি কি বাইম মাছ বাইম মাছ বাইম মাছ আজকে খাওয়ালেন অনেক মাছই খাওয়াইছে কিন্তু বাইম মাছটা মিস করছে আচ্ছা আচ্ছা, যে সমস্ত মাছগুলো থাকে ওর পুরস্কার পরিষ্কার তার চেয়ে পরিষ্কার বেশি কোন থাকে কোথায় কাদার ভিতরে হাজারো কাদার থেকে সে তার স্বকীয়তা নষ্ট করে না সে তার গায়ে সৌন্দর্য ঠিক রাখে ও যুবক হাজার অপসংস্কৃতি তোমাকে আকর্ষণ করুক না কেন তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার পরিমাণ যাবে না তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে নারীর যেমন পর্দা ফরজ যেমন পর্দা তুমি যুবক তোমার জন্য পর্দা ফরজ খেয়াল করতে হবে তোমার সামনে আলে হাজির হবে যেমন করে যেমন বালতি ঢাকনায় হাত মারলেন ফিকা চোদ্দ হাত দূরে গিয়ে সিটকে পড়ল দুই মহিলা থরথর করে মনে মনে করে মানুষ নয় মানুষ বালতি দিয়ে পানি তুলে বললেন দিয়ে সোজা বাড়িতে চলে যাও সোজা বাড়িতে চলে যাও কি সুন্দর ন্যায় সঙ্গত কথা বলে সেবা দিলেন চরিত্রের সার্টিফিকেট আছে না নাই আছে আছে কোন দুষ্টামি আছে কোন দুষ্টামি আছে সেবাও তো করতে হবে একটা অসহায় নারীতে করতেও পারে অসহায়ত্বের অসহায় অসহায়ত্ব দেখে কোনো চান্স নাও যাবে চান্স নাও যাবে চান্স নাও যাবে চান্স যাবে না ইমানদার চান্স নেবে না মোনাফেক চান্স নেবে বেয়াদব চান্স নেবে অসভ্য চান্স নেবে অসভ্য মহিলা দুইটা চলে গেছে মহিলা দুইটা চলে গেছে নির্দিষ্ট সময় আগে চলে যাওয়ার কারণে চলে যাওয়ার কারণে বাপ বলছে মা বাপ বলছে প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায় আজকে তারা করে আসলে কেমন হলো কি হয়েছে তোমাদের কি হয়েছে বিশাল বিশাল ঢাকনা একাই সরায় দিয়ে আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো এবার বৃদ্ধ পিতা বলছেন মা শোনো আগামীকালকে তুমি আমার বড় মেয়ে তুমি যাবে গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে অবশ্যই সেই জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে পরের দিন চলে গেছে সালাম কালাম দিয়ে বলছে হে যুবক আব্বাজান বুড়া মানুষ চোখে তেমন ভালো দেখেন না আপনাকে দাওয়াত আমাদের বাড়িতে যেতে হবে সঙ্গে সঙ্গে মুসা বলছেন মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে মহিলা সঙ্গে আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি তবে বাড়িতে চিনি না আমি কেমন করে যাব মহিলা বলছেন আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমি থাকবো সামনে সামনে আপনি থাকবেন আমার পিছে পিছে আমাকে ফলো করবে মুসার মেজাজ গেছে গরম মুসার মেজাজ গেছে চোখ এরকম বড় বানায় চোখ এরকম বড় বানায় বাড়া বলছে মহিলা তুই কি কইলি মহিলা তুই কি তুই আমার সামনে থাকবি তুই আমার সামনে আর আমি তোর পিছে থাকবো আমি এরকম আমি এরকম আমি সামনে যাই আমি সামনে যাই আঠারো কোটি মানুষ কার পিছে কার পিছে মুসা বললেন মুসা বললেন আমি তো পিছনে থাকবো না আমি তো পিছনে থাকবো না আমি যদি পিছে থাকি আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর করে দিয়েছেন আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না পুরুষ হলো ইমামের জাত পুরুষ কখনো পিছনে থাকবে না পুরুষ হলো নেতৃত্বের জাত নামাজ হবে না পুরুষ ছাড়া মহিলা দিয়ে নামাজ হবে না মহিলা দিয়ে যে মহিলা যে পুরুষ ছাড়া নামাজ হয় না সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না চলে না কিনা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না চরিত্র খুব ভালো চরিত্র খুব একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ যে যুবকটা কর্মঠ হবে যে যুবকটা চরিত্রবান হবে ঠিক কিনা কিন্তু আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে আজকের মেয়েদের পছন্দ কি খায় কি আজকের মেয়েদের পছন্দ গুলো বাপ পছন্দ করছে পছন্দ করছে একটা ছেলে পছন্দ সে ছেলে পছন্দ ইঞ্জিনিয়ার খুব ভালো ইঞ্জিনিয়ার মুখে দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে কাচ্চা বাবা ঠিক আছে নিয়ে আসো বাবা ঠিক আছে নিয়ে আসো দেখছে দেখার পর বলতে সাব্বা পর বলতে সাব্বা তুমি পছন্দে এত নিচে নেমে গেছে তুমি কাকি নিয়ে আসছো তো সাসা মুখে দাঁড়িয়ে এরকম মহিলা আছে না এরকম মহিলা আছে না না আছে না বাপ বিয়ে দেবে মেয়েকে মা বিয়ে দেবো কাব্বা তোমার দেখার দরকার না আমি দেখে রাখছি মোটামুটি চার পাঁচটা আছে লাইনে আছে দেখি কোনটা পছন্দ হয় আছে না না এরকম আছে না না একসঙ্গে মোবাইল নিয়ে একসঙ্গে মোবাইল এক ডজন নোংরা করে ডজন নোংরা আছে না আছে না আছে না নোংরামি করে চ্যাটিং করে চ্যাটিং করে মিস কল মারে মিস কল আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে কোথায় ফামাইয়া আমাল মিস কল জোরে কোন নাউযু বিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সামনে সামনে আমি নাম সামনের দিকে চলবো শুধু বলবি ডানে বামে এর উপরে কোনো কথা বলা যাবে দেখছেন ইমানটা দেখেন ইমানটা দেখেন আল্লাহ ইমানটা দেখেন

থমকে দাঁড়ালেন থমকে গা ঝেড়ে দাঁড়ালেন হারে ঝেড়ে হাজার মাইল অতিক্রম করে চলে আসলাম হিজরত চেরাত দূর এই লোকটা আমাকে চিহ্ন কেমন এটিকে ফেরাউনের লোক নাকি ফেরাউনের বিশাল টেনশনে পড়ে গেছে এবার বৃদ্ধ লোকটা বলছে ও যুবক তুমি মনে মনে কি চিন্তা করো তিনি বলছেন আমার চিন্তা হচ্ছে আমি আপনি আমাকে চিনলেন কেমন করে আপনি তো আমাকে চেনার কথা নয় এবার বলছেন শোনো মুসা শুধু তোমার নামটাই জানি না তোমার কামটাও জানি কি থাপ্পুর মারছো মানুষ হবে গেছে এবার তিনি আরো জড়সড় হয়ে এবার বলছেন চিন্তা করো না মুসা তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই বৃদ্ধ মানুষ কিন্তু সাধারণ বৃদ্ধদের কাতারের বৃদ্ধ না কাতারের এই বৃদ্ধর পরিচয় হলো বৃদ্ধর পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক থেকে পয়গম্বর করে পাঠিয়েছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আমি আল্লাহর পয়গম্বর সাহাবে সালাম মুসা আনন্দ দেখে কে মুসার সালাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে বরণ করে নিলেন এবার সোহেব বলছেন শোনো গতকালকে আমার মেয়েকে দেখেছো আজকে আমার মেয়েকে দেখেছো সর্বোচ্চ তোমার দুইবার দেখা হয়ে গেছে আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তুমি কি বিয়ে করতে রাজি আছো বিয়ে করতে রাজি আছো বিয়ের প্রস্তাব দিয়ে দিলে দেখেন হিজরত করতেছেন বিয়েও ঠিক হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি সুন্দর যুবক ছিলেন হোসেন কি চরিত্র ছিল কি চরিত্র ছিল আমার ভাইয়েরা আমার ভাইয়েরা মুসালাম বলছেন আপনি যদি আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন জাওজাতে যদি দিয়ে দেন আমি বড় ভাগ্যবান হয়ে যাব কারণ নবীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো আমি বড় ভাগ্যবান হয়ে যাব এবার সালাম বলছেন ও যুবক বিয়ে তো দেবো কিন্তু তোমার রেকর্ড তো ভালো না কেন থাপ্পুর মারলে মানুষ মরে কথা বলেন থাপ্পুর মারলে মানুষ মরে তোমার মেজাজটা খুব বেশি তোমার এই রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু কাজ দেব সেই কাজটা হলো আট বছর আমার বাড়ির ছাগল তোমাকে পালন করতে হবে আট বছর হলো অনার্স কোর্স আর দশ বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে দশ বছর যদি পালন করো তোমার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে মুসা সেই দায়িত্ব নিলে সবচেয়ে আগে মানুষ যদি ছাগল পালার দায়িত্ব নেয় তাহলে কি হতে পারে বলো ছাগল তো খুব শান্ত প্রাণী তাই ছাগল কত সময় এত সুন্দর মানুষ আপনারা এত সুন্দর মানুষ আপনারা সাগরের ব্রেক মারা বোঝেন কিনা সাগর যদি একবার আমি তো গ্রামে বড় হয়েছি চারটা পায়ের সামনে একবার দড়ি আপনি টানবেন দড়ি ছিঁড়ে নিয়ে যাবেন ও দড়ি ছিঁড়ে নিয়ে যাবেন এই হলো ছাগল এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে এক টানা দশ বছর কোন নবীকে যে নবীর সামনে কোনো ব্যাধি উনি সহ্য করতে পারেন না উনি সহ্য করতে পারেন ইবনে কাসির এসেছে তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসির সূরাতুল কাসাস সূরাতুল সূরাতুল কাসাস উনি সর্বশেষ দিন যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ ছাগল লালনের দায়িত্ব শেষ সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে নিয়ে ছাগল নিয়ে ছাগল পাল শেষ দিন হলো কি শেষ দিন হলো ছাগল পাল থেকে একটা ছাগল থেকে একটা বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিস সালাম তিনিও পিছে পিছে মারছেন পিছে পিছে মারছেন ছাগল দৌড়ায় ছাগল দৌড়ায় আল্লাহর নবীও দৌড়ায় আল্লাহর নবীও দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারল না কারণ নবীদের শক্তি তো বেশি এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ বানিয়েছেন আল্লাহর পয়গম্বরদেরকে আমার নবজির শক্তি ছিল একশো জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ একশো জন জান্নাতি পুরুষের যে শক্তি তার সমান শক্তি ছিল আমার নবীর গায়ের শক্তি আকবার আল্লাহ আকবার আমার নবীজি আমার নবীজি কি বহু ধন্য করেছেন একটু পরে আসতেছি মুসার কথা বলতেছিলাম বিচ্ছিন্ন হয়ে দৌড় মানলো তাকে ধরলেন খপ করে ধরে দুই পা দুই পা দুই পা দুই হাতের মধ্যে নিয়ে হাতের শূন্যের উপরে তিনি খানা করলেন এক আসারে ছাগলটাকে মেরে ফেলবেন বড় রাগ উঠে গেছে তার মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে ভয় তার গোটা শরীরে কাঁপতেছে মনে মনে চিন্তা করেন বেটা বেচারা ছাগল তোকে মাইরা লাভ কি তোর তো কোনো সেন্স নাই তোর তো কোনো বিবেক টিবেক কিছুই নাই ধৈর্য আনলেন দুইটা পা দুইটা পাটাকে দুইটা হাত দুইটা হাত ছেড়ে দিয়া ছাগলটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে তাকে স্নেহ করলেন মোহাব্বত করলেন ভালোবাসলেন